নীলনদ আর পিরামিড বলার সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠে সাদা কাপড়ে মোড়ানো হাজার বছরের পুরনো অদ্ভুত দর্শন মৃতদেহ যেন যে কোনো মুহূর্তেই জেগে উঠবে তারা গল্প সিনেমার বদৌলতে মমি সম্পর্কে জানে না এমন কাউকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না মমি নিয়ে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন আগামী পর্বে পিরামিডের রহস্য ভিডিওতে আমরা মিশরের সম্রাট ফারাও বা ফেরাউন এবং তাদের সমাধিসৌধ এই পিরামিড নিয়ে আলোচনা করেছিলাম এই ফারাওদের দেখা হতো দেবতাদের অবতার হিসেবে যারা মৃত্যুর পর চিরস্থায়ীভাবে দেবতায় পরিণত হবেন মৃত্যুর পরে মিশরীয় এই সম্রাটদের সেই অনন্ত যাত্রা যেন মসৃণ হয় এবং তারা অন্যদেরও সেখানে পৌঁছতে সাহায্য করতে পারেন সেজন্যই ছিল এত আয়োজন তাই এই ফারাওদের মমি যত যত্ন করে সংরক্ষণ করা হতো অন্যদের ক্ষেত্রে তা করা হতো না বেশ সময়সাপেক্ষ এই মমিকরণ প্রক্রিয়ার প্রথমে দেহ পানি এবং লবণ দিয়ে ধুয়ে হৃৎপিণ্ড বাদে সব অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে ফেলা হতো মস্তিষ্ক ফুসফুস যকৃত অন্ত্র বৃক্ষ সব কেননা তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরে হৃৎপিণ্ডেই হবে পথ প্রদর্শক পচনরোধের জন্য দেহের ভেতরে বিভিন্ন ভেষজ উপকরণ দিয়ে সেলাই করে নেট্রন নামক একটি লবণে চুবিয়ে রাখা হতো প্রায় সত্তর দিন পর্যন্ত এরপর দেহে সমস্ত পানি শুকিয়ে ভেতরে কাঠের গুঁড়ো ভরে সারা দেহে তেল ও রেসিন লাগিয়ে কয়েক পোস্তলিনেন কাপড় দিয়ে জড়ানো হতো জীবন্ত দেখানোর জন্য লাগানো হতো পরচুলা ও নকল চোখ একাধিক কফিনের ভেতরে রাখা হতো মুনিকৃত মৃতদেহ সেই সাথে সমাধিকে দিয়ে দেওয়া হতো স্বর্ণ অলঙ্কার খাদ্য পানীয় নানা নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী এমনকি দাসদাসীদের হত্যা করে তাদের দেহ পর্যন্ত যোগ করা হতো সেখানে দেবতারূপী মিশরীয় সম্রাজ্যের সমাধিকক্ষগুলো দেখা হতো অতি পবিত্র স্থান হিসেবে যার ধারে কাছে যাওয়াও ছিল বিশাল এক পাপ ওল্ড কিংডমের বেশ কিছু সমাধিকক্ষে লেখাও থাকত বিভিন্ন অভিশাপ মিশরের পিরামিডের ভিতরে মরুভূমিতে ও উপত্যকায় পাওয়া গেছে অসংখ্য মমিয়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত জীবদ্দশায় নাম রাখিন মাত্র এক নয় বছর বয়সী এক সম্রাট তুতেন খামেন তো ভাইস সালে খনন কাজ চলছিল মিশরীয় উপত্যকায় হঠাৎ একজন শ্রমিক দৈবক্রমে খুঁজে পান একটি সুরঙ্গ পথ এবং সেখানেই আবিষ্কৃত হয় বিশাল একটি সমাধিক্ষেত্র ভ্যালি অফ কিং বা রাজ উপত্যকা তুতেন খামেনের সমাধিকক্ষের সামনে দাঁড়িয়ে এই খনন কার্যের পৃষ্ঠপোষক খানারবন সেই দলের নেতা হাওয়ার্ড কার্টারকে জিজ্ঞেস করেন কার্টার তুমি কি কিছু দেখতে পাচ্ছ কার্টার তখন মোমের আলোয় ভেতরে তাকিয়ে অভিভূত হয়ে সেই বিখ্যাত উত্তর দেন ইয়াস ওয়ান্ডারফুল থিংস হ্যাঁ এ কক্ষে ছিল সোনার মূর্তিসহ প্রায় পাঁচ হাজারের উপরে অমূল্য সব জিনিসপত্র আর মমিটি রাখা ছিল শত পাউন্ডেরও বেশি ওজনের নিরেট সোনার কফিনে পর্বতের গভীরে গোলকধাঁধার মতো অসংখ্য সুরঙ্গ পার হয়ে উপত্যকার একদম মাঝখানে তুতেনখামেনের সমাধি মাটি থেকে প্রায় ছাব্বিশ ফিট নিচে জন্যই অন্য সমাধিগুলো কবর লুটেরাদের হাতে পড়লেও তুতেনখামেনের সমাধিটি ছিল সুরক্ষিত কিন্তু এরপরেই ঘটতে থাকে নানা ভতুরে ঘটনা কার্টারের পোষা পাখিকে খেয়ে ফেলে গোকরা সাপ প্রচার হয় এটি তুতেনখামেনের ঘুমে ব্যাঘাত ঘটানোর বদলা ও সতর্কবার্তা এর ছয় সপ্তাহ পরে দাড়ি কামানোর সময় গাল কেটে ফেলেন কারণার্ভন সে থেকে ইনফেকশন হয়ে পরবর্তীতে মারা যান তিনি পত্রিকায় বড় বড় ছাপা হয় অভিশাপ্ত মৃত্যুর খবর শার্লক হোমসের লেখক স্যার আর্থার কোনান ডয়লো বললেন পুরোহিতরা নিশ্চয়ই অতিপ্রাকৃতিক কোনো শক্তিকে পাহারায় রেখেছে ব্যাস ভয় ঢুকে যায় মানুষের মনে কিং তুতের মমি নিয়ে প্রায় চল্লিশ বছর কাজ করা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াজও তার আত্মীয়দের মারা যাওয়া বা বাচ্চাদের মমিগুলোর তাকে স্বপ্নে তাড়িয়ে বেড়ানোর মতো নানা বিচিত্র অভিজ্ঞতার কথাও ফলাও করে প্রচার করা হয় কিং তুতের পরিচয় নিয়েও আছে রহস্য ভ্যালি অফ কিংস থেকে প্রায় চারশ কিলোমিটার দূরে আমার একটি মন্দিরে ধ্বংসাবশেষে পাওয়া যায় তার পিতার পরিচয় যার নাম আখেনাতেন এই আখেনাতেন ও তার স্ত্রী নেফারতিতি সেই সময়ের বহুশ্বরবাদিতাকে পরিত্যাগ করে আতেনিজম নামে নতুন একটি একেশ্বরবাদী ধর্ম প্রবর্তন করেন বিশ বছরের শাসন শেষে মৃত্যুর পরে তাকে পথভ্রষ্ট আখ্যা দেয়া হয় ভাস্কর্য ধ্বংস করা হয় শাসকদের নাম থেকে তাকে বাদ দেয়া হয় এই কারণেই তুতেনখামেনের পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যায়নি তুতেনখামেন আবার সেই আগের ধর্ম ফিরিয়ে আনেন এবং নাম তুতেনাতেন থেকে তুতেনখামেন করেন বিশেষজ্ঞদের ধারণা অনুসারে এই আখেনাতেন থেকেই একেশ্বরবাদিতার জন্ম এবং এর সাথে যোগসূত্র থাকতে পারে প্রফেত মোজেসের কেননা আখেনাতেনের গোয়ের হাইনটাফি এটেনের সাথে ওল্ড টেস্টামেনের বোক অফ সাওমের পসাউম এক শূন্য চারের পাওয়া যায় অবিশ্বাস্য মিল তবে এখন প্রশ্ন হচ্ছে অভিশাপ কি সত্যিই ছিল না থাকলে এতগুলো লোকের মৃত্যু কি নিছক কাকতাল মাত্র মজার কথা হচ্ছে প্রথম কবরে প্রবেশকারী ছাব্বিশ জনের মধ্যে মাত্র একজন মারা যান প্রথম বছরে তিনি কারণাভন বাকি অনেকেই আরও বহু বছর স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করেছেন দলের প্রধান হাওয়ার্ডও বেঁচেছিলেন ১৬ বছর নানা দেশ থেকে বহু দর্শনার্থী আসে এবং এদের মধ্যে শুধু যাদেরই মৃত্যু হয়েছে তাদেরটাই প্রচারিত এভাবেই হয়তো সৃষ্টি হয় বিভিন্ন মিথ এবং কুসংস্কারের এই যেমন ধরুন না আমাদের দেশে ফারাওদের বিশাল উচ্চতা নিয়ে যে জনশ্রুতি আছে আত্মে তাদের গড় উচ্চতা ছিল আমাদের থেকেও কম সবচেয়ে লম্বা ছিলেন রামেসিস দুই উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে অনেকেই এসবের জন্য দায়ী করেছেন বহুকাল ধরে বদ্ধ অবস্থায় থাকা সমাধিক্ষেত্রগুলোর তেজস্ক্রিয় বিকিরণ এবং প্রাণঘাতী ব্যাকটেরিয়াকে এর সাথে জ্বালানি হিসেবে যুক্ত হয়েছে নানা উপকথা কল্পকাহিনী ও সিনেমা তবে বাস্তবতা এবং মজার ব্যাপার হল প্রাচীন ফারাওয়ের সমাধিতে অভিশাপের কথা উল্লেখ থাকলেও তুতেনখামেনের সমাধিতে কোনো অভিশাপের চিহ্ন পাওয়া যায়নি শুধু তাই নয় এতদিন ধরে গবেষণা চলেছে সম্প্রতি এর ডিএনএ বিশ্লেষণও করা হয়েছে আর তাছাড়া জনশ্রুতি আছে কাটা নিজেও নাকি গুজব ছড়াতে সাহায্য করেছিলেন যেন লুটপাট করতে কেউ না আসে গত একশো বছরেরও বেশি সময় ধরে শত শত গবেষক মমি নিয়ে কাজ করেছেন এবং করে যাচ্ছেন আমরা জানতে পারছি তাদের জীবনযাত্রা খাদ্যাভাস রোগব্যাধি চিকিৎসা ব্যবস্থা এমনকি জেনেটিক্স সহ নানা অজানা তথ্য আপনিও চাইলে মিশর গিয়ে নিজ চোখে দেখে আসতে পারেন সহস্রাধিক বছরের পুরনো এই মৃতদেহগুলো যা শুধু মিশর কেন মানব সভ্যতার ইতিহাসেরই এক বিস্ময়কর নিদর্শন